একদিন ঢাকায় গেলাম তারপরে একজনকে জিজ্ঞাসা করা জায়গাটা না খুবই সুন্দর জানেন কি বললে আমার ভুলটা কোথায় যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন